বিসমিল্লাহির লোভে পাপ পাপে মৃত্যু অন্যের হক নষ্ট থেকে বিরত থাকুন আল্লাহর মায়ের বড় মায়ের আল্লাহ ইচ্ছা করলে ফকিরকে বাদশাহ বানাতে পারেন বাদশাকে ফকির বানাতে পারেন এক ধনী ব্যক্তি কয়েক কোটি টাকার মালিক তার পিতা মকবুল মাস্টার তার ছিল চার ছেলে তার মধ্যে আবু তাহেরের সবচেয়ে বেশি অর্থ সম্পদ ছিল তারা উদ্যোগ নেয় নতুন বাড়ি করার বাড়িতে মাটি বরাটের জন্য এক বিতর্কিত কবরস্থান থেকে মাটি কাটার সিদ্ধান্ত নেয় ওই কবরস্থান ছিল দুই শত বছর পূর্বের পাশের বাড়ির লোকের সাথে বিতর্ক কুট কাছারি পর্যন্ত চলছিল কিন্তু আবতাহের অর্থের জোরে আদালত বিচার সম্পন্ন না হওয়ার পূর্বেই মাটি কাটা আরম্ভ শুরু করে ২০ থেকে ২৫ জন মাটি কাটার লোক ওই স্থান থেকে মাটি কাটা শুরু করে অর্ধেক মাটি কাটা হলে কয়েকজনের লাশের কঙ্কাল দেখতে পান মাটি কাটার লোকজনেরা যদিও কঙ্কাল মাটির সাথে মিশে যাওয়ার কথা তবুও আস্ত কঙ্কালের মতোই বোঝা যায় এক এক কঙ্কাল মাথার খুলি হতে পা পর্যন্ত দশ থেকে বারো ফিট লম্বা মাটি কাটা লোক বয়ে মাটি কাটা বন্ধ করে দেয় বিষয়টি জানাজানি হলে ওই স্থান বহু লোক দেখার জন্য সমাগম হয় কিন্তু সকলের বাধা উপেক্ষা করে মাটি কাটার লোকজনদের বাধ্য করে মাটি কাটার জন্য ওই কবরস্থান থেকে মাটি কেটে বিটে বাড়ি বরাট করে কিছুদিনের মধ্যেই চার ভাইয়ের জন্য জোড়া চারটি গড় টিনের বেড়ায় অতি অর্থ খরচ করে তৈরি করে কয়েক মাসের মধ্যে মহান আল্লাহর কুদরত বোঝা বড়ই দুষ্কর কয়েক মাস পরেই চারটি গড় পুরে ছাই হয়ে যায় গড়ের কোনো মালামাল উদ্ধার করতে পারে নাই একই দিনে আল্লাহর কুদরতের মায় চট্টগ্রামে বিশাল কারখানা কোটি কোটি টাকার মালামাল সম্পদ সহ পুরে ছাই হয়ে যায় পাশের কারখানাগুলি অক্ষত অবস্থায় থাকে এবং অন্য কারো ক্ষয়ক্ষতি হয়নি বাড়ির লোকজনকে ঠকিয়ে যেই সম্পদ অর্জন করেছে তাও বিক্রি করতে বাধ্য হয় কয়েকদিন পর একমাত্র ছেলে মাথা খারাপ হয়ে পাগলের মতো হয়ে যায় কিছুদিনের ভিতর স্ত্রীও অকাল মৃত্যুবরণ করে জাগা জমি বিক্রি করে বিটাতে দুচালা ঘর তৈরি করে কয়েক বছরের ভিতরে আবতাহেরও অকাল মৃত্যুবরণ করেন বাকি তিন ভাই সমস্ত সম্পদ বিক্রি করে অসহায় অবস্থা হয়ে যায় ভাইয়ের ছেলেরাও দেনাদায়ে জর্জরিত হয়ে পড়ে নতুন বাড়ি যেন এক জনশূন্য ভুতুরে বাড়ি পরিণত হয় বাড়িতে এখনও লোকজন দিনে রাতে বুধ পেতনি দেখতে পায় এক কথায় লুবে পাপ পাপে মৃত্যু আল্লাহকে ভয় করুন নবীজির তরিকে মেনে চলুন পরের হক নষ্ট করা থেকে বিরত থাকুন